নিউওয়েজ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড নিয়ে এসেছে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের হোস্টেল সুপার হোস্টেল বিডি রাজধানীতে থাকা শিক্ষার্থীর জন্য হোস্টেল সেবা দিতে চায় প্রতিষ্ঠানটি